বড়গা এটকে বিবাইছো তুই আকে ও এটকে কে খায় লাগা নে মুই এটকে কে বিবাইবি কি আকে বিবাইলে তোর কায় অসুবিধা ইলা আকে দেখি আকে গোটে বিবাইবি কে না নে আর আজ কেতে গাছে কোনে আর আজ কেতে কইলা কাটাইলা মুই তো পছন্দ করলে না তোর পায় আর আইড দেখে তো ডেঙ্গা আছে আর গোড় তোলা সমান এই জন্য কইবি মুই মুই পছন্দ করলা ডাহানি তুলিস নে তুই মুই নিচ্ছি রে না দেখে করে যাচ্ছে মগে তো পছন্দ লাগে না আখে খাইয়ে দেখাইবার দেখে আনলস মকে কত না নীতি মকে আজিকালি দুনিয়ায় বল বল টকে দেখো বললাইনি তুই যদি এনতে টকে দেখাইলে মই খাইটা করবি তুই কজালে টকে কে কোজ এনতে টকে কেবে নানুস দেখ না মুই কই মোর মন ইচ্ছার ইতিহাস লে যেতে ইতিয়া বাকে মকেন সল্ট কলাস নি থাক বড় ডেঞ্জার টকি রে এটা